বাদল গলায় যেতে সাত হয় রে কাশি গলার যেতে সার কাশি जी গলা যেতে সাত হয় রে কাশি বাধ্য গলা যেতে সাইরে